খবর রাখছেন টি আর জানেন টি পঁচিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার এক বিরাট বড় তারের লড়াই হবে কাল লড়াই আগের রাতে ঘরে ঘরে চলছে করণ কারণ ষাঁড়ের দেহ রক্ষার জন্য ষাঁড়ের মালিক নিয়োগকৃত এক একজন গুণিন বা ওঝা দোয়া কালাম আর ফু মন্ত্রে ব্যস্ত মন্ত্র পড়া সাতঘাটে জল ডিম তেল চাল আয়না ইত্যাদি দিয়ে গুণিন নিজ পক্ষে ষাঁড়ের শরীর বাঁধেন আর প্রতিপক্ষ গুণিনের বানও ফেরান লড়াই জেতার কি অদ্ভুত বিশ্বাস গুরিনের আসনটিকে বলা হয় গাজীর আসন পরদিন লড়াই শেষ না হওয়া পর্যন্ত এই আসনে বসেই গুনিন ষাঁড়ের শিং ভাঙা ঠ্যাং ভাঙা বেত মারা ফেলে দেয়া চোখ বন্ধ করা ইত্যাদি বান প্রয়োগ করেন প্রতিপক্ষ ষাঁড়ের বিরুদ্ধে আবার প্রতিপক্ষের মারা বানও অকার্যকর করেন ছুটে আসছে সবাই দলে দলে পদঘাট মারিয়ে আনন্দ উত্তেজনা সেই দিন আজ ষাঁড়ের লড়াইয়ের বিশাল আয়োজন মেঘালয়ের কৈলাস পর্বত ঘেঁষা এই বাকল জোড়ায় নেত্রকোনার শান্ত এই গ্রাম মেতেছে আজ মহাযজ্ঞে ষাঁড়েরা আসছে দলবল নিয়ে লাল কালো সাদা নানা রঙের শার্ট সাইজও মাসাল্লা কোনোটার চেয়ে কোনোটা কম যায় না প্রায় শখানেক সার এসেছে এবার গোটা এলাকায় অবশ্য লড়াইয়ের সার আছে তিনশোরও বেশি লড়াইয়ের মাঠ বা জায়গাকে এখানে বলা হয় থলা থলায় ঢোকার সময় কেউ কেউ সার নিয়ে খায় কয়েক চক্কর তারপর পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য থলার চারপাশ ছুঁয়ে চলে প্যারেড সাইকেল চড়ে নয়া অতিথি খেলা দেখতে নাকি খেলতে খেলাই দেখাবে এমন সমাবেশে এই তো সুযোগ উপার্জনের অদ্ভুত এক শখ বা নেশা লড়াইয়ে ষাঁড় পালা লালন পালনের বিষয়টাও দারুণ ইন্টারেস্টিং মেজাজ রাগি বানানোর জন্য দিনের আলোর স্পর্শ থেকে দূরে রাখা হয় ষাঁড়কে শুধু রাতের অন্ধকারে অন্যের ক্ষেতের তাজা ফসল খাওয়ানোর জন্য বের করা হয়ে থাকে সাদা গেঞ্জি লাল হাফ প্যান্ট পায়ে ঘুঙুর মাথায় লাল ফিতা হাতে লাঠি অদ্ভুত এ বেশে এ কোন বাহিনী বাজনার তালে তালে আসছে এগিয়ে ষাঁড় বা গরু পোষ মানিয়েছে মানুষ সে প্রায় ছয় হাজার বছর পোষ মানালেও তার দুই হাজার বছরের মধ্যেই শুরু করে বুলফাইট ধারণা করা হয় ইজিয়ান সভ্যতাকালে এর বিকাশ দুর্গাপুরের এ এলাকায় ষাঁড়ের লড়াই হচ্ছে প্রায় অর্ধ শতাব্দী ধরে অদ্ভুত পোশাকে সেই বাহিনী যেন কি করছে মারামারি লাঠালাঠি গ্রাম বাংলার এক প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা মূল লড়াইয়ের আগে মাঠ সরগরম করা দায়িত্ব পড়েছে ওদের উপর সারা শরীরে ছন্দ তুলে তালে তালে লাঠি রাখা আঘাতের শব্দ সম্মোহনের চূড়ান্ত উত্তেজনায় ভরপুর সারা মাঠ এরই মাঝে চলছে আজকের লড়াইয়ের পুরস্কার নিয়ে মাঠ প্রদক্ষিণ আজকের সাড়ে এক নম্বর লড়াইয়ের পুরস্কার টেলিভিশন এবং দুই নম্বর সার সার এবং তিন নম্বর পুরস্কার কাশি আমরা দেখতে পাচ্ছি পুরস্কার নিয়ে মাঠ প্রদর্শন করছেন আজকের কমিটির সদস্যবৃন্দ লড়াই কমিটি আর সারের মালিকদের আলোচনায় ঠিক হয় কোন সার লড়বে কোন সারের সাথে বিনোদন প্রত্যাশী মানুষজনের অপেক্ষা এই বুঝে শুরু দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে আনন্দ চিত্ত বিনোদনের সামান্যতম উপাদান নাই এই না থাকার কারণে গ্রামে অসামাজিক কার্যকলাপ কিন্তু হয় তো ওইটার জন্যই আমরা চেষ্টা করছি যাতে করে এই এটা চিত্ত বিনোদনের একটা উৎস পুরানো একটা ঐতিহ্য সংস্কৃতির একটা অংশ হিসাবে এই সারের লড়াই আমি মনে করি সারের লড়াইয়ের মাঝে কিছুটা মানবিক দিক থাকলেও সার্বিক পরিস্থিতি চিন্তা করলে বা মূল্যায়ন করলে অমানবিক দিকের চেয়ে মানবিক দিক সামাজিকতা উৎসাহ উদ্দীপনা আনন্দ উল্লাস এগুলি আপনার চিন্তা ভাবনা করলে এটা ওই দিকটা অনেক প্রবল মনে হয় দর্শকদের ধৈর্যের বাদ শেষ সীমা অবশেষে শুরু হতে যাচ্ছে নাম্বার ছাড়া লড়াই হ্যাঁ শুরু হয়ে গেছে পুরো থলা জুড়ে জোড়ায় জোড়ায় ও বলাই হয়নি আগত সারগুলোর আকার অনুযায়ী ভাগ করা হয়েছে লড়াই সবচেয়ে বড় দুটির এক নম্বর লড়াই এরপর দুই তিন নাম্বার বাদ বাকিগুলো নাম্বার ছাড়া একই ইনিও ফাইট করবেন নাকি মাঠে ঢুকে ডগমশাই পড়েছে বিপদে বের হবার জায়গা নেই মোটে চারদিকে মানুষের ব্যারিকেড আসছেন আসছেন আরেকজন কি হবে কে জানে আক্রমণ আক্রমণ হচ্ছে ও পড়ে গেলেন একজন কি আসে যায় চলছে লড়াই না না না না কালো খেলতে যাচ্ছেন না দড়ি দিয়েও বেঁধে রাখা যাচ্ছে না পালাতে পারলেই বাঁচা পালাচ্ছেন পালাচ্ছেন জিতে গেলেন লাল শুরু হয়ে গেল আরো দুই হ্যান্ডসামের লড়াই শুরুতেই দারুণ উত্তেজনা দেখি কে হারে কে জেতে ভীষণ ক্ষিপ্ত ঠেলতে ঠেলতে মাঠে বাহিরে না না পারলেন না আবার চাপ সৃষ্টি হচ্ছে একে মানুষে মানুষে শুরু হলো নাকি রূপালী গলা শুধু চাপিয়ে যাচ্ছেন দেখি কি হয় সব ভালো তার শেষ ভালো যার দুজনের বুকেই লাল ফিতার তাবিজ লড়াই জিততেই হবে লোকটা সাহস তো কম নয় এত কাছে যাওয়া দরকার কি ছুটি আসলেই বুঝবে মজা পেট ফুটো করে দেওয়ার নজির আছে নাকি ভুরি ভুরি সবাই এত অস্থির হয়ে গেছে অথচ লড়াই কিছুটা শান্ত এতক্ষণে এতক্ষণে রূপালী চাপের শিকার সাড়ে পদাঘাতে মাঠ ধুলায় ধূসর শিঙে শিঙে প্যাচ খেলছে যেন ভয়ানক ধারালো সিং ভীষণ যত্নে করা ইস মায়াবী চোখ ফুটো করে ফেলবে নাকি আবার শুরু হয়েছে রূপালির তীব্র আক্রমণ এবার হার মানাবেই দারুণ খেলোয়াড় রূপালী পুরো খেলা তার দখলে সবাই নিশ্চিত রূপালী জিতবে হলো রূপালীজি রণে ভঙ্গ পালাচ্ছে অবিশ্বাস্য অবিশ্বাস্য সবাইকে হতাশ করে দিয়ে পরাজিত হিরোর প্রস্থান আরেক লড়াইয়ের প্রস্তুতি সাড়ে মালিক পক্ষ দোয়া চাচ্ছেন ছিটানো হচ্ছে মন্ত্র পড়া বালি কেউ বলে শিল্প কেউ বলে ক্রীড়া কেউ মনে করে পোষণী নির্মামতা যে যাই বলুক ষাঁড়ের লড়াই ভীষণ জনপ্রিয় খেলা স্পেন আর পর্তুগালে বুলফাইট তো বিশ্বখ্যাত শুরু হয়ে গেল আক্রমণ প্রতি আক্রমণের পালা খুব জম্বে মনে হয় শক্তি দাঁড়াতেই দেবে না সিং ঢুকিয়ে দিচ্ছে না তো না সফল হয়নি চমৎকার ভাবে ব্লক করা হয়েছে আবারও শিঙের আঘাত আনা হচ্ছে এবারে পাল্টা আক্রমণ ফিরিয়ে দেয়া হচ্ছে সব আঘাত ভালোই জমে উঠেছে লড়াই কেউ কাউকে ছাড় দেবে না আর ঠেকানো গেল না হেরে গেল হেরে দে লড়াইয়ের পর লড়াই দর্শক সাধারণের মন নিশ্চয়ই ভরে যাচ্ছে আর সারের মালিকদের টেনশন এতদিনে সাধনার ফল ভালো হবে তো জিতবে তো তার সার মাঝারি আকারের লড়াইয়ের এক একটি সারের দাম তিরিশ চল্লিশ হাজার টাকা এর চেয়ে দামিও আছে যে সার যত বেশি লড়াই জেতে তার দামও বাড়ে তত বেশি সব টেনশনের অবসান জয় পরাজয় নির্ধারিত হয়ে গেল ভাগ্য ভালো পরাজিত ষাঁড় গুরুতর আহত হয়নি হলে সাথে সাথে জবাই করা হতো এটাই নিয়ম মুখোমুখি দুদল কালোটি কিছুটা ভীত দু শাড়ি মনে হয় খেলতে নারাজ লড়াই মোটেও মন নেই আবারও আকুল চেষ্টা হচ্ছে লড়াই বাঁধানো শেষ পর্যন্ত কালোর ভো দৌড় লাল আলোয়ান গায়ে দলবল নিয়ে যেন রাজার আগমন এক নম্বর লড়াইয়ের ষাট ইনি এসেছেন কিন্তু খেলাতে রাজি হচ্ছে না এর মালিকরা শত বুঝিয়েও লাভ হচ্ছে না শেষে কালা মার্কেট সমিতি সত্তর হাজার টাকায় শার্ট কিনে নেয় লড়াইয়ের জন্য পরবর্তী লড়াইয়ে সারেরা আসছি কানায় কানায় ভরা দর্শক অপেক্ষা আরও একটি লড়াই দেখার শুরু হচ্ছে হ্যাঁ শুরু হয়ে গেছে সাড়ে সাড়ে লড়াই স্পেনের বুল ফাইট বা ষাঁড়ের লড়াই হয় উন্মত্ত ষাঁড়ের সাথে মানুষের লড়াইয়ের এক পর্যায়ে হত্যা করা হয় ষাটটি আমাদের দেশে ষাঁড় লড়াই ষাঁড় বনাম মানুষ নয় ষাঁড় বনাম ষাঁড় কিছুটা রক্তরক্তি হলেও এখানে ষাঁড়কে হত্যা করা হয় না তাই নির্মমতার তুলনায় এর ক্রীড়া বৈশিষ্ট্যই বেশি এক নম্বর লড়াইয়ের এক সারের জন্য দোয়া চাওয়া হচ্ছে এরা হচ্ছে লড়াইরত সারদের মালিক এবং সঙ্গী সাথী মালিকের সংকেত অনুযায়ী সার প্রতিপক্ষ সারকে আক্রমণ করে কিভাবে লড়াই করতে হবে এ বিষয়ে ছোটবেলা থেকে ষাঁড়কে ট্রেনিং দেয় মালি শিং বিধানো ডান কিংবা বাম দিকে শিং দিয়ে ঘাই মারা খেলা দেয়া দৌড় দেয়া ইত্যাদি রপ্ত করানো হয় বিভিন্ন ইঙ্গিত ও শব্দের মাধ্যমে ভালোই জমেছে খেলা সাদা এগিয়ে যাচ্ছে চূড়ান্ত আঘাত হ্যাঁ জিতে গেলেন জিতে গেলেন জয় উল্লাসে ফেটে পড়ছে মাঠ এদিকে হারাস্যকে বেহস হয়ে গেলেন একজন ঘোড়সওয়ার এসে গেছে মাঠে ছোটাচ্ছে ঘোড়া মাঠে বৈচিত্র্য আনার আরেক আয়োজন এক নম্বর লড়াই শুরু হতে আর দেরি নেই আনন্দপুরের আব্দুল আজিজের সার নিয়ে হইচই শুরু হয়ে গেছে আরেকজনও আসছেন সেই জন যাকে কারা মার্কেট সমিতি কিনে নিয়েছিল সারা পড়ে গেছে দর্শকদের মধ্যে প্রথম আক্রমণ আব্দুল আজিজের সারের চরম উত্তেজনা দুজনে চেষ্টা করছে সমানে সমান করছে কালা মার্কেট এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে উল্লাসে ফেটে পড়ছে সবাই জিতে গেছে হ্যাঁ অল্প সময়ের মধ্যে জিতে গেছে কালা মার্কেট সমিতির সার বাদ ভাঙা আনন্দে ছুটে আসছে সবাই জয়ের আনন্দে মিছিলে নেমেছে সবাই নিরানন্দ জীবনে আনন্দ জিতে নেয়ার দিন শেষ হয়ে গেল আবার বিশাল লড়াই সম